হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ইকোরাই ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে অবশ্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি এক্সক্লুসিভ কিছু বাইকের কালেকশন আছে আমাদের কাছে সুজুকির আর সাথে কিন্তু অনেক ভালো ভালো কিছু গিফট আইটেম আছে যেটা হচ্ছে যে গিফট আইটেমটা অ্যাকচুয়ালি এর আগে কখনো দেওয়া হয় না সুজুকি রাইডারজন থেকে মানে এখন তো অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস বিজয়ের মাস সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করতেছি একটা ভালো একটা গিফট আইটেম দেওয়ার আর এখন বর্তমানে এই যে গিফট আইটেমটা আমরা সিলেক্ট করছি সুজুকি রাইডার জোন থেকে সেটা হচ্ছে কিন্তু উইন্টার সিজন যেহেতু চলতেছে একটু গেস করে দেখেন কোনটা হইতে পারে না আমি বলেই দিই সেটা হচ্ছে উইন্টার জ্যাকেট থাকতেছে কিন্তু আপনাদের জন্য একটা প্রতিটা বাইক পারচেস করলে পাবেন উইন্টার জ্যাকেট সেক্ষেত্রে আমাদের এখানে কি কি বাইক বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর কি কি বাইকের সাথে বর্তমানে এই জ্যাকেটের অফার পাচ্ছেন আর কি কি বাইকের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওটি না টেনে পুরোটা ভিডিওটি দেখলেই কিন্তু জানতে পারবেন বা মানে বুঝতে পারবেন সেক্ষেত্রে পুরা ভিডিওটি না টেনে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর সাথে কিন্তু হচ্ছে বাইকের বর্তমান আপডেট প্রাইস কি চলতেছে এই ডিসেম্বর মাসে সেটা কিন্তু আমাদের মাধ্যমে এখনই জানতে পারবেন সেক্ষেত্রে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন মডেলটা আপনার পছন্দ হয়েছে বা উইন্টার জ্যাকেটটা যারা নিতে চাচ্ছেন বাইক পারচেস করে আর এটা কিন্তু শুধুমাত্র সুজুকি রাইডার জোন থেকে দেওয়া হচ্ছে এই উইন্টার জ্যাকেটটা প্রতিটা বাইক পারচেস করলে সেক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনো শোরুমে সুজুকির অথরাইজ শোরুমে কিন্তু অ্যাপ্লিকেবল না শুধুমাত্র কিন্তু আমাদের সুজুকি রাইডার জোনে আসতে হবে চলেন দেরি না করে অবশ্যই দেখিনি আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার কোন বাইকটা পছন্দ হয়েছে বা কোন বাইকটা নিতে যাচ্ছেন আমি কিন্তু কমেন্টের রিপ্লে অবশ্যই আপনাদের জন্য দিব বা আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদেরকে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য চলেন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের কাছে কিন্তু জিক্সার যে এসেপটা আছে এসেপটার কিন্তু হচ্ছে কার্বোরেটর ভার্সন যেটা আছে কার্বোরেটর ভার্সনটা আমাদের কাছে এখন বর্তমান চালে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে যদি এখনই চান এখনই কিন্তু নিয়ে নিতে পারবেন আর এই ডিসেম্বর মাসের অফারটা কিন্তু এই এসেপ কার্বোরেটর ভার্সনেও পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে উইন্টার জ্যাকেট আর এই এসেপ কার্বোরেটর ভার্সনটা কিন্তু অনেক দিন ধরে মার্কেটে ছিল না হঠাৎ করে আমাদের কাছে চলে আসছে আসছে যে কার্বোরেটর ভাষণ অনেকগুলো আসছিল তার ভেতর থেকে কিন্তু এখন বর্তমানে মাত্র তিন পিস আছে এখানেও কিন্তু দুই পিস দেখতে পাচ্ছেন আর আমাদের সুজুকি রাইডার্স জোনের অ্যাড্রেসটা আমি আপনাদের জন্য একটু বলে রাখি মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড়ে কিন্তু আমাদের শোরুমটা আপনি যদি চান নিতে চান বাইকটা অবশ্যই কিন্তু আমাদের সুজুকি রাইডার জোনে চলে আসতে হবে সুজুকি রাইডার জোনে আসলে কিন্তু আমাদের কাছ থেকে বাইকগুলো আপনি নিয়ে নিতে পারবেন আর সাথে পাচ্ছেন উইন্টার জ্যাকেট সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই আমাদের সুজুকি রাইডার জন্য চলে আসতে হবে আপনাকে আর এই এছাড়াও কিন্তু আমাদের কাছে যে বাইকগুলো আছে একটু দেখাই আমাদের কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে Gixxer new Gixxer FI ABS যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু ব্লু কালার রেড কালার তারপর দেন ব্ল্যাক কালার সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু এফআই এবিএস ভার্সনের সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল ডিক্সের ইউজ করা হয়েছে সেক্ষেত্রে সবগুলা কালারই কিন্তু বর্তমানে আপনারা যে কালারটাই নিতে যাচ্ছেন সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনার কিন্তু এসএফ যেটা আছে এসএফের কিন্তু আপনাদেরকে প্রাইসটা একটু বলা হয় নাই এসএফের প্রাইসটা কিন্তু এখন বর্তমানে চলতেছে মাত্র দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর এরপরে আমি যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে জিক্সার যেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক জিক্সার সিঙ্গেল ডিস্কের কিন্তু সবগুলা কলারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই বাইকটা চিনেন না এমন কিন্তু অনেকেই কম আছে যারা সুজুকি জিক্সার মনোটন চিনে না এটা সিঙ্গেল ডিস্কের একটা বাইক আর এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা বাইক ইয়ং জেনারেশনের জন্য আর এটা সবগুলা কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন মেরুন কালার ব্লু কালার সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটার বর্তমান প্রাইসটা একটু বলে রাখি আপনাদেরকে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর এটার সাথেও কিন্তু এই উইন্টার জ্যাকেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিক্সারেরই আরেকটা ভার্সন যেটা classic plus matte classic plus matte এটা হচ্ছে স্পেশাল এডিশন সুজুকি মনোটনের আর এটার কিন্তু এই ম্যাট ব্লু কালার ম্যাট ব্লুটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সাথে কিন্তু matte red colour matte red কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু অনেক গর্জিয়াস লাগে দেখলেই বুঝতে পারতেছেন আপনারা আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন অবশ্যই সুজুকি রাইডার্স জোনে যোগাযোগ করতে হবে নাম্বার কিন্তু উপরে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার দেখে ফোন দিলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর সবগুলা বাইক কিন্তু আমাদের কাছে সবগুলা কালারই অ্যাভেলেবেল রয়েছে আর সাথে কিন্তু এই যে এই ডিসেম্বর মাসটা বিজয়ের মাস যেহেতু আর উইন্টারের একটা সিজন সেক্ষেত্রে আমরা জ্যাকেটের অফারটা করতেছি আপনাদের জন্য আর এই জ্যাকেটটা শুধুমাত্র কিন্তু সুজুকির আমাদের রাইডার জোনে আসতে হবে এই অফারটা নেওয়ার জন্য অন্য কোনো শোরুমে গেলে কিন্তু এই অফারটা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই সুজুকি রাইডার জোনে আসবেন চলে আসবেন সুজুকি রাইডার জোনের অ্যাড্রেসটা আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলে রাখি আমাদের সুযোগী রাইডারজনের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার প্রশিকা মোড় প্রশিকা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের শোরুমটা আর শোরুমের আসবেন আমাদের এখানে সেলস সার্ভিস স্পেয়ার পার্ট সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা বাইকের সাথে কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন সাথে কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে রেজিস্ট্রেশনের সুবিধা রেজিস্ট্রেশন করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন পেপার এটা হচ্ছে অবশ্যই পেয়ে যাবেন আমাদের এখান থেকে এবার যে বাইকটা দেখাবো এটা অ্যাকচুয়ালি বাইক না এটা scooter scooter Access one twenty five কিন্তু আমাদের বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সব থেকে মোটা চাকার একটা একশো পঁচিশ সিসির বাইক যেটা টিউবলেস টায়ার আর এটা হচ্ছে কিন্তু একশো পঁচিশ সিসির এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এসছে আর এটার কিন্তু আপনার সবথেকে মূল অনেক কিছু ফিচার্স কিন্তু এখানে অ্যাড করাও রয়েছে যেখানে দেখতে পাবেন সিবিএস ব্রেকিং সিস্টেম আছে তারপরে হচ্ছে সাইড স্ট্যান্ডে সেন্সর আছে তারপরে আপনার ইঞ্জিনে তো হচ্ছে এফআই ইঞ্জিন এটা তো বললামই টিউবলেস টায়ার তারপরে আপনার সব কিছু মিলায় মাইলেজ টাইলেজ দিয়ে কিন্তু এটা অনেক বেটার আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এরপরে যে বাইকটা দেখাবো আর এটার এটার কিন্তু হচ্ছে সবগুলা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি চান সবগুলা কালারই আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এগুলোর সাথেও কিন্তু এখন উইন্টার জ্যাকেটটা পাবেন এটা আমাদের সুজুকি রাইডার জোনের পক্ষ থেকে শুধুমাত্র অন্য কোনো শোরুমে কিন্তু পাবেন না এটা আর আমাদের কাছে কিন্তু এক্স আছে যেটা জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির যেটা যে বাইকটা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচিশ সিসির আমাদের কাছে কিন্তু হচ্ছে যেটা এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে GSX one twenty five GSX one twenty ফাইভের সবগুলো কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ যারা নিতে যাচ্ছেন এটার কিন্তু মূল বৈশিষ্ট্য হচ্ছে tubeless tyre single disc brake একটা বাইক সাথে কিন্তু হচ্ছে আপনার মানে খুব গেট আপটা অনেক সুন্দর লং সিট তারপরে হচ্ছে আপনার থ্রি পার্ট হ্যান্ডেল বার দেওয়া আছে সাথে কিন্তু এখানে গিয়ার ইন্ডিকেটরও পেয়ে যাবেন এখানে গিয়ার ইন্ডিকেট করে দিবে কয় গিয়ারে চলতেছে আর এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন জ্যাকেট অফারটা আর এরপরে যেটা দেখাবো এটা কিন্তু হচ্ছে আপনার হায়াতি ইপি e যারা আর কি মাইলেজ অনেক বেশি চাচ্ছেন একটা বাইক এমন হলে অনেক বেটার হয় তাদের জন্য বলবো হায়াতি ইপিটা e এখন কিন্তু অনেক বেটার হবে আপনাদের জন্য আর এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা এটাও টিউবলেস টায়ার লং সিট অনেক বেটার একটা পারফরমেন্সের একটা বাইক সেক্ষেত্রে আপনি এটাও কিন্তু নিতে পারেন আপনার নিজের জন্য পছন্দ করে বেছে নিতে পারেন আর আমাদের সুজুকি রাইডার জন্য অবশ্যই চলে আসবেন নাম্বার তো দেওয়াই আছে উপরে নাম্বার দেখে ফোন দিবেন আর হচ্ছে প্রতিটা বাইকের সাথে বুঝে নেবেন এই ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসে উইন্টার জ্যাকেট দিচ্ছি আমরা শীতের একটা সিজন যাতে কাপাকাপি না করতে হয় শীতের মধ্যে বাইক চালাইতে প্রচণ্ড শীতে সব কিছু মাথায় রেখেই কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি আর এই অফারটা শুধুমাত্র সুজুকি রাইডার জন্য পাবেন অন্য কোনো জায়গায় কিন্তু পাবেন না এটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে অন্য আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ